এই কাজে আসার শুরুটা একটু অন্যরকম ছিল মানে আমার ছেলে যে আগে কথা ভুলে গেল ও আমার ছেলে তো ও এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ও যখন দাফন শুরু করে ও একদিন বাসায় যে আমাকে বলছে যে মা আজকে দুটো মহিলা একটা লাশ করলো মহিলা লাশ তো এটা শুনে আমার খুব কষ্ট হয়েছিল যে দুটো মহিলা কিভাবে একটা লাশ করে একটা লাশ মানে একটা পাথরকে নিয়ে কিছু সময় কাজ করা এটা তো অনেক কষ্টের কাজ কাফন পরানো গোসল করানো অনেক কষ্ট দুজন মহিলা তো সেইখান থেকে আমার মানে ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়া লাজদা দাফনের সাথে যুক্ত হওয়া তো একটা আমি গত বছর ঠিক শুরুর দিকের একটা আমি মানে আমার অভিজ্ঞতার কথা আমি বলছি যে ওই সময় ওই দিন আমাদের দুটো লাশ ছিল একটা রাশিয়া মেডিকেলে আর একটা সিডিএমএ রাশিয়া মেডিকেলের লাশটা করার পরে যখন আমরা সিডিএমএ যাই তখন মোটামুটি রাত এগারোটা আমরা যখন লাশ করার জন্য ঘরের মধ্যে ঢুকি তখন একটা বড় ঘরের মধ্যে একটা সিঙ্গেল একটা লাশ একটা ট্রলির উপরে রাখা আর কিছুই না একটা লাইট জ্বলছে এমনকি ফ্যানটাও চলে না হয়তো বাইরের থেকে সুইচ বন্ধ ছিল যাই হোক তা আমরা যখন লাশ করার জন্য মেন দরজাটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ পরে দরজায় নখ তো দরজা খুলে দেখা গেলো যে তার যা বাইরে দাঁড়িয়ে আছেন এবং উনি বলছেন যে একটা হাতে আংটি আছে আংটিটা নেবেন আমরা আবার ভিতরে ঢুকে তার বাম হাতে মাঝের আঙ্গুলে দেখলাম একটা আংটি এবং যেহেতু অনেক আগের মরা আংটিটা বসে গেছে সেটা অনেক স্প্রে করে একটা সময় আংটিটা খুলে দেওয়া হলো তো লাশটা যখন কমপ্লিট করা হলো তখন দেখা গেলো যে তার নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল আমরা চাচ্ছিলাম যে এটা যেন এখানেই মুখটুক বন্ধ করে দিলাম আর খোলা না হয় এই জন্য বাইরে বের হয়ে একটু বলা হলো যে কেউ দেখবে কি না কিন্তু ওই সময় মানে কেউ দেখার ছিল না লাস্টলি হ্যাঁ, মানে আমরা মুখ বন্ধ করে আমাদের ছেলেদের হাতে তুলে দিলাম তারা নিয়ে চলে গেল দাফনে তো এটা আমার কাছে একটা একটু অন্যরকম যে একটা আংটির জন্য একটা মানুষ ছিল কিন্তু তার শেষ মুখটা দেখার জন্য কেউ ছিল না আর আরেকটা ছিল এইবার ঈদের পরের দিন কোরবানি ঈদের পরের দিন একটা লাশ করলাম আমি সেইটার বয়স খুব বেশি হলে মানে থার্টি ফাইভের উপরে যাবে না তার নিচেই থাকা হবে এরকম একটা বাচ্চা মেয়ে তো ওর হচ্ছে হাজব্যান্ডের জন্য সে এসছিল সে হাজব্যান্ড ছিল পজিটিভ তাকে নিয়ে উনত্রিশ নাম্বারে ভর্তি ছিল তো উনত্রিশ নাম্বারে ভর্তি থেকে হাজব্যান্ড নেগেটিভ হলো কিন্তু সে মহিলা হয়ে গেল পজিটিভ এবং শেষমেশ সে পৃথিবী থেকে চলে গেল তা লাস্ট যখন আমরা লাশ বের করে বাইরে বের করলাম আমাদের রাজশাহী মেডিকেলের হাম্মামখানার সামনে তখন তার হাজব্যান্ড একটা টুল নিয়ে এসে তার মাথার কাছে বসলো তো এটা ছিল আমার দুটো দুই রকমের অভিজ্ঞতা যে একটা সময় শুধু তার আংটির জন্য একটা মানুষ পাওয়া গেল কিন্তু পরে আর পাওয়া গেল না আর পরেরটা ছিল যে তার হাজব্যান্ডকে বাঁচাতে এসে সে নিজেই লাশ হয়ে চলে গেল এই তো এইটুকুই আসলে প্রত্যেকটা দাফনই এক একটা গল্প তা আমি এই দুটো গল্প মানে অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম তো দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম এটা আমার ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করেছে আমার আম্মা একটা কথা সবসময় বলতো যে আমার আমি যদি আজ করোনায় মারা যাই তাহলে আমার কোনো একটা ফ্যামিলির কোনো একটা সন্তান আমার লাশটা করতে আসবে তাহলে আজ যখন অন্য ফ্যামিলির কেউ মারা যাচ্ছে তখন আমার ছেলে কেন যাবে না এখান থেকে আমার কোয়ান্টামে যোগ দেয় লাশ দাফন কার্যক্রমে ফাউন্ডেশন সবসময় আমাকে সাপোর্ট করেছে কারণ আমি অনেক ছোটো সেই সময়টাতে আমার প্রত্যেকটা জিনিস আমার কাছে খুব নতুন ছিল তারপরও ফাউন্ডেশন আমাকে সবসময় সাপোর্ট করে গেছে সবসময় আমাকে সাহস দিয়েছে এবং অনেক আমার কাছে যখন আমি লাশ করতে যাই আমার একটা সময় ছিল যে আমি কখনোই আমি লাশগুলোকে কখনো ছুঁয়ে দেখিনি লাশের সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা ছিল না সেই জায়গা থেকে আমার কাছে বিষয়গুলো খুব নতুন ছিল এবং তারপরেও আমি আমাকে গন্টা ফাউন্ডেশন সাহস দিয়ে গেছে এখন পর্যন্ত আমি প্রায় নাইনটি ফাইভ প্লাস মতো লাশ করেছি আপনারা দোয়া করবেন আপনারা দোয়া করবেন যেন এরকম আরও অনেক বড় বড় কাজে আমি অংশগ্রহণ করতে পারি ধন্যবাদ সবাইকে এবং গত বছরের কথা আমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে এমন একটা বিভীষিকাময় অবস্থা এমন একটা ভয়াবহ অবস্থা ছোঁয়াচে রোগের কথা শুনে মানুষ যেমন দূরে পালিয়ে যায় যেটা আমরা এর আগে পঞ্চাশ বছর একশো বছর আগে কলেরা বা বসন্ত গুটি বসন্ত আম ইত্যাদি নানা অসুখে আমরা দেখেছি যে গ্রামকে গ্রাম মানুষ মৃত্যু মুখে পতিত হয়েছে কেউ তাদেরকে সরকার করার জন্য এগিয়ে আসেনি এক্ষেত্রেও তাই হয়েছিল অনেকটা প্রায় অনেক পত্রিকায় আমরা দেখেছি বাবাকে ফেলে রেখে দিয়ে ছেলেরা হাসপাতালে ফেলে রেখে দিয়ে হাসপাতালে বেঁচে দে ফেলে রেখে দিয়ে চলে গেছে বাবা মারা গেছে ছেলেদেরকে ফোন করেছে পাওয়া যায় শুধু এই একটা দুটা নয় অসংখ্য এরকম ঘটনা এরকম ঘটতে শুরু করলো তখন এই দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন ওয়ান ফাউন্ডেশন